এখানে সমস্ত মুইঠাগুলো রেডি করে নিয়েছি এবার চলে যাব নেক্সট প্রসেসে ভাজবো তার জন্য আমি এখানে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এবার মইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে দুদিক থেকেই হালকা লাল করে মুইঠাগুলোকে ভেজে নেব মইঠাগুলো একদম পারফেক্ট কালার এসেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি মুইঠাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেবো মশলার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আমি খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা গমিয়ে রেখে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি স্বাদ মতো জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি হাফ চামচ এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার এটাকে ঢেকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য নিরামিষ সয়াবিনের মইটা কিন্তু একদম রেডি রেসিপিটা অবশ্যই ট্রাই করো লিখে জানিও কেমন লাগলো এই রেসিপিটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে